আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা মোস্তাফিজুর রহমান মুয়াজ বলছি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে দোয়ায় কুনুত মুখস্থ করাবো ইনশাআল্লাহ আপনারা যদি আমার সঙ্গে একটু সময় দিয়ে একটু কষ্ট করে প্র্যাকটিস করেন তাহলে ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আপনাদের দোয়ায় কুনুত মুখস্থ হয়ে যাবে আমি আপনাদেরকে পানির মতো সহজ পদ্ধতিতে দোয়াই কুনুত মুখস্থ করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো সম্মানিত বন্ধুগণ দোয়াই কুনুতের যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো আমরা ভেঙ্গে ভেঙ্গে মস্ক করার মাধ্যমে মুখস্থ করব। যেমন একটা করে শব্দ আমরা কমপক্ষে পাঁচবার করে রিপিট করব। এর মাধ্যমে আমাদের সেই শব্দটা যেমন সহি হবে এবং আমাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আর বন্ধুরা আমরা যখন যে শব্দটা রিপিট করব সেই শব্দটা আমি স্ক্রিনে লিখে দেব আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখে এবং আমার মুখ থেকে শুনে শুনে আপনারা রিপিট করবেন আমি বলার পর আপনারা বলবেন আমি বলার পর আবার আপনারা বলবেন এভাবে রিপিট করবেন ইনশাআল্লাহ আমরা অল্প সময়ের মধ্যে মুখস্থ করে ফেলতে পারবো তো চলুন আমরা শুরু করি আমার সঙ্গে বলুন بسم الله الرحمن الرحيم اللهم إنا نستعينك أبر بلون اللهم إنا نستعينك أبر بلون اللهم إنا نستعينك أبر بلون اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك أرو أكبر ونستغفرك ونؤمن بك إبر بلون ونتوكل عليك أبر ونتوكل عليك أبر ونتوكل عليك আবার ওয়ানাতা ওয়াক্কালু আলাইকা আর একবার ওয়ানাতা ওয়াক্কালু আলাইকা এবার বলুন ওয়ানুসনি আলাইকাল খয়ের আবার বলুন ওয়ানুসনি আলাইকাল খয়ের আবার বলুন ওয়ানুসনি আলাইকাল খয়ের আবার বলুন ওয়ানুসনি আলাইকাল খয়ের আর একবার বলুন ওয়ানুসনি আলাইকাল খয়ের এবার বলুন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা আবার বলুন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা আবার বলুন ওয়ানাশকুরুকা ওয়ালানাকফুরুকা আবার ওয়ানাশকুরুকা ওয়ালানাকফুরুকা আর একবার বলুন ওয়ানাশকুরুকা ওয়ালানাকফুরুকা এবার বলুন ওয়ানাখলাউ ওয়ানাথরুকু মাইয়াফজুরুকা আবার বলুন ونخلع ونترك من يفجرك أبر بولون ونخلع ونترك من يفجرك أبر ونخلع ونترك من يفجرك أكبر بولون ونخلع ونترك من يفجرك এবার বলুন আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি আবার বলুন আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি আবার বলুন اللهم إياك نعبد ولك نصلي আবার বলুন ওয়ানাস জুদু ওয়া ইলাইকা নাস আবার বলুন ওয়ানাস জুদু ওয়া ইলাইকা নাস আবার ওয়ানাস জুদু ওয়া ইলাইকা নাস আর একবার ওয়ানাস জুদু ওয়া ইলাইকা নাস এবার বলুন ওয়ানাহফিদু ওয়ানারজু রহমাতাকা আবার বলুন ওয়ানাহফিদু ওয়ানারজু রহমাতাকা আবার ওয়ানাহফিদু ওয়ানারজু রহমাতাকা আবার ওয়ানাহফিদু ওয়ানারজু রহমাতাকা আরেকবার ونحفد ونرجو رحمتك এবার বলুন ওয়ানাখশা আযাবাকা আবার ওয়ানাখশা আযাবাকা আবার ওয়ানাখশা আযাবাকা আবার ওয়ানাখশা شاء عذابك أكبر ونخشى عذابك إبر بلون إن عذابك بالكفار ملحق أبر إن عذابك بالكفار ملحق আবার আবার ইন্না বন্ধুরা আমরা কিন্তু পুরা দোয়াই কোনুরটা খণ্ড খণ্ড রূপে শব্দে শব্দে আমরা কিন্তু মস্ক করে শেষ করে ফেলেছি তো আমরা সম্পূর্ণ দোয়ায় কোনোটি পাঁচটি স্টেপে আমরা কিন্তু মুখস্থ করব তাহলে কিন্তু আমাদের সহজে মুখস্থ হবে এবং মনে থাকবে তো আমি পাঁচটি স্টেপ পাঁচটি কালারে স্ক্রিনে লিখে দেব এবং তার সঙ্গে সঙ্গে আমি একটি স্টেপ একটি একবার করে বলে দেব আপনারা আমার সঙ্গে বলবেন তো পাঁচটি স্টেপ আমি পাঁচবার বলবো আপনারা পাঁচবার বলবেন ইনশাআল্লাহ আপনাদের মুখস্থ অবশ্যই হয়ে যাবে আর যদি মুখস্থ না হয় তাহলে ভিডিওটি আর একবার দেখলে অবশ্যই আপনাদের মুখস্থ হয়ে যাবে তো চলুন আমরা স্টেপগুলো শুরু করি প্রথম স্টেপ ইন্না আলাইকা আলাইকাল এবার দ্বিতীয় স্টেপ ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك এবার তৃতীয় স্টেপ اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى এবার চতুর্থ স্টেপ ونحفد ونرجو رحمتك ونخشى عذابك এবার সর্বশেষ পাঁচ নম্বর স্টেপ إن عذابك بالكفار ملحق প্রিয় বন্ধুরা এবার আমি একসঙ্গে পাঁচটি স্টেপ বলছি اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق প্রিয় বন্ধুরা এই হলো দোয়ায়ে কুনুত আমি আশা করি যে এতক্ষণে আপনাদের সম্পূর্ণভাবে দোয়ায়ে কুনুত মুখস্থ হয়ে গেছে যদি এখনও পর্যন্ত মুখস্থ না হয়ে থাকে তাহলে ভিডিওটি আরেকবার দেখুন ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে আমি একদম সহজভাবে আপনাদের যাতে মুখস্থ হয় সেভাবে আপনাদেরকে মুখস্থ করানোর চেষ্টা করেছি বাকি ইচ্ছা শক্তিটা আপনার আপনার যত বেশি ইচ্ছা শক্তি থাকবে আপনি তত তাড়াতাড়ি মুখস্থ করে ফেলতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্যরাও দোয়াই কোনো শিখতে পারে আপনার কারণে যদি কেউ শিখে তাহলে অবশ্যই আপনিও সব পাবেন সদকায় জারিয়া হিসাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ইসলামিক ভিডিওতে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওয়াখরুদ্দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত